আর মানুষকে বেশি বেশি দান করা ইসলাম একেবারে সহজ এই ইসলামকে আমরা ইসলাম ধর্মের মধ্যে ইসলামে যেগুলা নাই এগুলা বাড়াতে বাড়াতে বাড়াতে আমরা এখন সকলে আমাদের বাড়ানো জিনিসের মধ্যে আমরা সকলে ব্যস্ত হয়ে গেছি ইসলামের মূল দ্বারা থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি ইসলাম যে নির্দেশ দিয়েছে ইসলাম যে আসল মূল আমাদেরকে কনসেপ্ট দিয়েছেন সেখান থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি কখনো কি তুমি ভেবে দেখেছ কোথায় তুমি তুমি আজ কোথায় তোমার মানে শক্তি কোথায় তোমার রাত কোথায় গেল রক্তে রাগানো সেই শহীদের মা কোথায় গেল মুসলমানের একতার সেই হাত কোথায় গেল রক্তে রাগানো সেই শহীদের মাঠ কোথায় গেল মুসলমানের একতার সেই হাত কোথায় তুমি আজ কোথায় তোমার রাত কোথায় তুমি আজ কোথায় তোমার রাত যার জীবনে ছিল পাকুরানার হাতিয়ার ইমান সারা বিশ্ব খাপ্ত আর জিহাদের ময়দান এখন তো আর দেখি না সে এখন তো আর দেখি না সে আলী আর সমান সারা বিশ্বে নির্যাতিত নির্যাতিত লাখো মুসলমান সারা বিশ্বে নির্যাতিত লাখো মুসলমান বড় কষ্ট লাগে দেখে তোমার কি হাল বড় কষ্ট লাগে দেখে তোমার এই কি হাল কেন তুমি থমকে দাঁড়ালে কেনই বেশ আমার তাই তুমি আজ কোথায় তোমার রাজ কোথায় তুমি আজ কোথায় তোমার রাজ কোথায় তোমার ইমান কোথায় তোমার ইমান কোথায় তোমার ইমান আল্লাহ আমার নবীজি আমাদেরকে কি বোঝাতে চেয়েছিলেন এক একজন মমিন এক একজন মমিনকে এক একটি কেদুর গাছ হতে হবে বললেন আজকে আমরা কি করছি আজকে আমরা বিভিন্ন ডিজে পার্টি বিভিন্ন গান বাজনা বাদ্য বাজনাকে আমরা ধর্ম বানিয়ে নিয়েছি আজকে আমরা মানুষকে যেখানে সাহায্য সহযোগিতা করব আজকে সেখানে ধর্মের বিভিন্ন সাইনবোর্ড দিয়ে আজকে আমরা কিনা বলুন ঠিক আজকে আমরা চাঁদাবাজির অন্তরায় আজকে আমরা বিভিন্ন নবীর বিভিন্ন প্রেমের বাহানা দিয়ে আজকে সমাজে চাঁদাবাজি চলছে কি পরিমাণ মানুষ কষ্টে আছে চাঁদা দাহ্য করে দেওয়া হয়েছে এক মুসল্লি আমাকে কেঁদে কেঁদে বললেন হুজুর পকেটে টাকা ছিল না আমার উপরে ধার্য করে দেওয়া হয়েছে যা আপনাকে নবীর মহাব্বত থাকলে সাদা দিতে হবে সকলের মুখ আজকে তালা কথা বললে সমস্যা আপনাকে বিভিন্ন এই সমাজকে পরিবর্তন আমাদের করতে হবে আমার নবীজি বললেন একজন খেজুর গাছ সেই নিজের সর্বোচ্চ দিয়ে আমার উন্মতের সেবা করবে আজকে আমরা কি করছি আজকে রোজগার বন্ধ করে দিচ্ছি মানুষের চলাচল বন্ধ করে দিচ্ছি আজকে নমাজ কালাম কিছু নাই ডিজে পার্টি দূর বাজনা গাদ্য বাজনাকে আজকে আমরা ইসলাম বানাচ্ছি আল্লাহ পাক আমাদের সকলকে হেরাইয়ের দান করে আমি কি কথা বলতে চেয়েছিলাম আমি বলতে চেয়েছিলাম আমার নবী সাহাবাদের কাছ থেকে জিজ্ঞেস করলেন এমন একটি গাছ যে গাছ মুসলমানের মতো আর যেই গাছের পাতা কোনো ধরে না ওই গাছটি কোন গাছ হজরত আবদুল্লাহ বলেন আমি বললাম ইন্নাহান নাখলা সেটি হচ্ছে খেজুর গাছ এই উত্তর দিয়ে আমি খুব লজ্জা করলাম আমি খুব লজ্জা পেলাম ইয়া আল্লাহ আমার উত্তর কি সঠিক হয়েছে নাকি সঠিক হয়নি এজন্য আমি খুবই লজ্জাবোধ করতেছিলাম সুম্মা কালু তখন সাহাবে একরাম বললেন আদিসনা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ থেকে একটু শুনতে চাই আপনি যে গাছের কথা বললেন সেটি কোন গাছ আমার নবী যে উত্তর দিলেন কলা হিয়া নাহলা সেটি হলো খেজুর গাছ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার একজন মুমিন অপর মুসলমানের জন্য অপর মুসলমানের প্রতি সত্যিকারে দরদি আমার দরদি নবী মায়ার নবী দয়ার নবী উন্নতির জন্য দয়াবান ছিলেন বাইর আমার বন্ধুর আমার বহারি শরীফের কিতাবুল আলমের আরেকটা হাদিস বাষট্টি নম্বর হাদিস হাত না হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ قال حدثنا الليث عن سعيد هو المقبوري عن شريك بن عبد الله ابن ابي نمر انه سمع انس بن مالك رضي الله تعالى عنه يقول হযরত আনাস থেকে হাদিস বর্ণিত বাইনামা নাহনু জুলুসুন মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ আমরা একদিন মসজিদে নবীতে ছিলাম আমার নবীজি এলামের জ্ঞান দিচ্ছেন এলামের দরজ দিচ্ছেন দাখালা রজুল মারা জামালি এক লোক আসলো উঠে সরে সেই সুযোগ আমার নবীর মসজিদে চলে আসলেন আনা কাহু ফিল মসজিদি এবং সে উঠকে মসজিদের মধ্যে বসালেন সোম্মা কালাহ তার উটকে বাঁধলেন সোম্মা কলাহ এবার তিনি সমবেত সকলকে উচ্চ স্বরে বললেন হুম মোহাম্মদ তখন ওই লোকটি বলল ইয়া ইবিনা আব্দুল মুত্তালিব হে আব্দুল মুত্তালিবের পুত্র ফাকাল লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বললেন তুমি জিজ্ঞেস করো আমি তোমার প্রশ্নের উত্তর দিব ফাকাল রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই লোকটি বলল আমার নবীজিকে ইন্নি আসআলুকা আমি আপনার নিকট কিছু প্রশ্ন করব মুসাদ্দিদুন আলাইকা আমি ওই প্রশ্নগুলো একটু কঠোরভাবে করব বিল মাসআলাতি জানার জন্য করব একটু রতিন বাসায় করব কিন্তু ফালাম তাজিদ আলাইয়া ফি নাফসিকা আপনি আমি যে একটু কঠিন ভাবে প্রশ্ন করব এই জন্য আপনি আমার উপর কোনো রাগ করবেন না আপনি আমার উপর আগান্বিত হবেন না পাকলা নবী বললেন সাল তখন আমার নবী বললেন আল্লাহ নাম হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ পাক আমাদেরকে দিনে রাতে পাঁচ রক্ত নামাজ আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন জোরে ইসলাম পাঁচ রক্ত নামাজ ঠিক কিনা বলুন পাঁচ রক্ত নামাজের নাম ইসলাম আমার নয় বললেন আল্লাহ সাক্ষী আছে আমাকে পাঁচ রক্ত নামাজের নির্দেশ দিলেন এবার ওই গ্রাম্য লোক জিজ্ঞেস করলেন আমি আল্লাহর কসম কে বলতেছি আল্লাহু আমারাকা আমিনা সানা ইয়া রাসূলুল্লাহ বছরে একবার রমজান মাসে রোজা রাখার জন্য কি আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আমার নই বলেন আল্লাহুম্মা নাম আল্লাহ তুমি সাক্ষী রাখো আল্লাহ পাক আমাকে রমজানের মাহে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন জোরে বলুন এবার ওই লোককে বললেন কোন সিধু কাবিল্লাহি আল্লাহর কসম করে বলছি আল্লাহ আমারাকা আনতা সাদাকাত মিন আগনিয়াইনা ফাতাকসিমাহা লাফুকরাইনা আল্লাহকে আপনাকে কি নির্দেশ দিয়েছে আপনার এলাকার যারা ধনী লোক আছে তাদের কাছ থেকে সৎকার টাকা জাকাত গ্রহণ করে করে আমাদের মধ্যে যারা ফকির আছে আমাদের মধ্যে যারা গরিব আছে গরিবদেরকে আপনাকে বন্টন করার জন্য কি নির্দেশ দেওয়া হয়েছে আমার নয় বললেন আল্লাহ নাম আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন আমার উন্মতের মধ্য থেকে যারা ধনী আছে তাদের কাছ থেকে টাকা সৎকা জাকাত গ্রহণ করে আমার যারা গরিব সাহাবা আছে তাদের মধ্যে বন্টন করার আমাকে আল্লাপাক নির্দেশ দিয়েছেন জরুর বলুন আবার ওই লোকটি জিজ্ঞেস করলাম আমন্ত বিমা জিতা ইয়া আপনি আমার যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন এগুলোর উপরে আমি ইমান এনে ফেলেছি উচ্চ আওয়াজ দিয়ে ইসলাম একেবারে সহজ ইসলাম পাঁচ ওয়াক্ত নামাজ রোজা যাকাত আর সম্পদ থাকলে হজ এগুলা আদায় করার জন্য বলেছেন ইসলাম একেবারে সহজ ধর্ম পাঁচ ওয়াক্ত নামাজ রোজা রাখা আর মানুষকে বেশি বেশি দান করা ইসলাম একেবারে সহজ এই ইসলামকে আমরা ইসলাম ধর্মের মধ্যে ইসলামে যেগুলা নাই এগুলা বাড়াতে বাড়াতে বাড়াতে আমরা এখন সকলে আমাদের বাড়ানো জিনিসের মধ্যে আমরা সকলে ব্যস্ত হয়ে গেছি ইসলামের মূল দ্বারা থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি ইসলাম যে নির্দেশ দিয়েছে ইসলাম যে আসল মূল আমাদেরকে কনসেপ্ট দিয়েছেন সেখান থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি এই জন্য ওই আরবি বলে আমন্ত বিমাজি তাবিহি রাসূলু মিন মিন কওমি জামানু আর আমি হচ্ছেন জামানু আপনার ইসলাম যে এত সহজ সেটা আমি জানতাম না আমি আমার গোত্রের প্রতিনিধি হয়ে আপনার কাছে এসেছি আপনি যা যা বলেছেন সেগুলো আমি আমার গোত্রের মাঝে আমি বলে দিব আজ থেকে আপনি যা বলেছেন সেগুলো আমি আমার গোত্রের জীবনের মধ্যে বাস্তবায়ন করবো জোরে আল্লাহ এই সহজ ইসলামকে পালন করার জন্য দান করার জন্য বুঝার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করুন